হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী দু সালে দেশে দশ হাজার আটশো একচল্লিশ জন কিডনি রোগে মৃত্যুবরণ করেন বিশ্বে প্রতি দশজনে একজন ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন প্রতিপাদ্যে নারী পুরুষের সমতার লক্ষ্যে কক্সবাজারের উপজেলা পর্যায়ে বিশ্ব নারী দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে গতকাল উখিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেসা বেবি উপজেলা মহিলা বিষয় বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এদিকে বিশ্ব নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে মহেশখালীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কক্সবাজারের ঐতিহ্যবাহী বাংখালি নদীর তীরে দুই দিনব্যাপী কোস্টাল রিভার ক্যাম্প গতকাল শেষ হয়েছে Gazipur commerce college river defenders club ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের আয়োজন করে এই অনুষ্ঠানটি শেষ দিনে নদী পরিদর্শন শেষ দিনে নদী পরিদর্শন এবং আলোচনা সভায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন নাজিরার টেকের বালুকাবেলায় রিভার সিস্টেম প্যারাবন জীববৈচিত্র্য ও নদী সংরক্ষণের উপায় নিয়ে আলোচনা করা হয় কোস্টাল রিভার ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের নদী ভাবনায় সচেতনতা বাড়াতে এ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন এ সময় রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ পরিবেশ সংগঠক এইচ এম সুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কবিতার কোনো নিজস্ব অর্থ বা ব্যাখ্যা থাকতে পারে না কবি যে চিন্তার বিবেচনায় কবিতা লেখেন তা এক এক পাঠকের কাছে ভিন্ন ভিন্ন অর্থ তৈরি করে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমি কক্সবাজার কার্যালয়ের সম্মেলন কক্ষে অদম্য বাংলাদেশ কক্সবাজার কমিটি আয়োজিত মুক্ত আড্ডায় এমন অভিমত প্রকাশ করেন বক্তারা সংগঠনটির আহ্বায়ক কবি আসিফ নুরের সভাপতিতে এতে মুজিব পিডিয়ার সম্পাদক কবি ফরিদ কবির বাংলাদেশ শিশু একাডেমির কক্সবাজার পরিচালক ছড়াকার আহসানুল হক শিক্ষাবিদ মকবুল আহমদ কবি আলম তহিদ কবি মানিক বৈরাগী সোহেল ইকবাল হিল্লোল দাস অন্তিক চক্রবর্তী সহ অন্যান্য অন্যরা বক্তব্য রাখেন বাংলা কবিতার স্বরূপ ও সাম্প্রতিক আধুনিক বিষয়ক এক আড্ডায় প্রিয় কবি ও স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবিরা উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ হোসেন নামে এক রোহিঙ্গা নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে গতকাল কুতুপালং দুই ইস্ট ক্যাম্পের একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে নিহত সৈয়দ হোসেন ওই ক্যাম্পের হেড ছিলেন বলে জানিয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন চোদ্দ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ওহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির উপমহাপরিদর্শক সৈয়দ হারুনুর রশিদ উল্লেখ্য এদিনে দুই দিনে দুই রোহিঙ্গা নেতা খুন হয়েছেন এর আগে মঙ্গলবার দুর্বৃত্তের গুলিতে প্রাণহানি হয়েছে হাবিব ওরফে ডাক্তার ওয়াক্কাস নামে এক রোহিঙ্গা তিনি কথিত আরসার শীর্ষ কমান্ডার ছিলেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বেলা এগারোটা চৌত্রিশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা তিন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা